জানাই এইটা আমার মান নতুন চ্যানেল মান মুভ চ্যানেল এখানে একটা প্রথম ভিডিও হচ্ছে যেটা হচ্ছে মাংস ঠিক আছে এবারে আমি সবাইকে শুভ নববর্ষ আজকের এই দিনটা আমার জন্য প্রথম দিন হচ্ছে কারণ এই প্রথম ভিডিও চালাচ্ছি আমি এখানে আমার বাবা রান্না করছে এখানে গ্যাস জ্বেলেছে প্রথম দিচ্ছে তেল তেলটা এবার ঢেলেছে প্রথম পেনটা তেল ঢেলেছে এবার দেখুন বল মাংসের জন্য আমরা নিচ্ছি এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা আদা বাটা রসুন বাটা ও এটা কি পেঁয়াজ কুচানোটা এখানে এবার আমার বাবা দিচ্ছে আর শান্ত করে সব দেখুন এখানে আমার বাবাই রান্না করছে এখানে সব দেবে এবার তারপর টমেটো তারপর লঙ্কা এখন এখানে কাঁচা লঙ্কা দিল এখন এখানে আরো দুটো কাঁচা লঙ্কা দেয়া হলো আর কি দেয়া পেঁয়াজের মধ্যে এখানে এবার নুনটা দেয়া হচ্ছে এখন এই মাত্র এবার টমেটো দেওয়া হয়েছে টমেটোটা দিয়ে ভিডিওটা শ্যুট করা হচ্ছে তাই জন্য এটা আমাদের দোকান এখানে ভালো করে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার বাবা দেবে রসুন এর বাবা রসুনটা এবার ঢেলে দিয়েছে পুরোটা এবার কড়া করে এবার একটু নেড়ে দেবে তারপর আদা দেবে নেড়ে দেবে না রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপর আদা দেবে রসুনটা আমার বাবার আর চান করার প্রয়োজন বোধ নাই কারণ এখানে আমার বাবা গরমেই চান করে গরমে রান্না করতে পারে চান এবার আমার বাবা এখানে ঢেলে দিচ্ছে এবার করে নেবে এখানে ভালো করে আদাটা কষিয়ে নিচ্ছে হলুদ লঙ্কা দিয়ে ধনে দিয়ে দিল এখানে আবার হলুদ লঙ্কা ধনে জিরে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সব দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে এবার এখানে মিট মশলা দিল এবার ভাজছে তারপর আমাদের মাংস আছে ভালো করে এবার কষিয়ে নেওয়া হচ্ছে তারপর আমাদের মাংসটা চলে মশলাটা দিয়ে এবার জল দেওয়া হচ্ছে মাংস আছে কষিয়ে নেওয়া হচ্ছে মাংসটা এখানে আবার জল দিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জলও দেওয়া হয়ে গেছে মাংসটা এবার এখানে ভালো করে আরও কষানো হয়ে গেছে এবার এটা দিয়ে চাপা দেবে এবার কমপ্লিট হয়ে গেছে রান্না এবার গরম মশলা দিচ্ছি গরম মশলা দিয়ে এবার ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নেওয়া হবে আমার বাবা নিচ্ছে একটু ভালো করে শেষ প্রায় হতেই চললো মাংসটা শেষ হয়ে গেছে এখানে এবার ভালো করে থালা দিয়ে চেপে দেয়া হয়েছে আমার একটা দাদু এসছে যে কি আমার একটা দাদু এসছে যে আমাকে প্রচুর ভালোবাসে একটা দোকানও আছে সাইকেলের যেখান থেকে সাইকেল সারানো হয় এখন আমার দাদু ঠান্ডা খাচ্ছে দাদুর গরম মাংসটা আমি টেস্ট করছি এখানে আমার বাবা বাজিয়েছে আমি আজকের ভিডিওতে এবার শেষ করছি আবার পরের দিন দেখা হবে